চার বছর পর ফিরে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন শাহরুখ খান তার পাঠান সিনেমা বারো দিনে বিশ্বজুড়ে আয় করেছে আটশো বত্রিশ কোটির রুপি যার ফলে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় পাঠান চলে এসেছে চার নম্বরে ভারতেই পাঠান আয় করেছে পাঁচশো পনেরো কোটি রুপি আর বিদেশ থেকে তিনশো সতেরো কোটি রুপি আয় করেছে পাঠান মুক্তির দিনেই পাঠান মুভি একশো ছয় কোটি রুপি আয় করে রেকর্ড গড়ে ফেলেছে উদ্বোধনী দিনেই পাঠান ভারতে আয় করেছে সাড়ে আটষট্টি কোটি রুপি আর প্রথম চার দিনেই চারশো কোটি রুপি আয় করেছে সিদ্ধার্থানন্দ পরিচালিত এই সিনেমাটি জানিয়ে রাখা ভালো পঁচিশ জানুয়ারি ভারতসহ বিশ্বের নানা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খানের পাঠান